অর্ধারা কেমন পর্যন্ত তার ডিলিট হবে না আটশো দশ কোটি মানুষের সময় নষ্ট হয়ে গেল এই কথা ডিলিট করার সময় পেয়ে না এডিটিং করার সময় নেই প্রোগ্রামটা হবে এখন নেটে ছাড়িয়ে দিবে তারা আল্লাহ রাস্তা আমার চল্লিশ মিনিট সময় দাও আর তবু মাইকুল্লাগরের কাছে আল্লাহর কাছে দোয়া করি তবে যাতে আল্লাহ হেদায়ত করো আজকের দশ বছর মাহফিল হুজুরের কোনো সময় ভালো মাইক পাইনি না আমরা সামনের বছর যদি আমরা ডেট দেন করে আল্লাহ আল্লাহ লাগবে দেখুন এত বড় মাহফিল এত মনিটর ঢুকে দিস আল্লাহ আমার লোকে মাইকের লোকে আমজা করে দড়িয়ে গেল আমার ওয়াজ করতাম পরে রাত সাড়ে দশটা তেডিনি করতাম বেটা দূরে তো আমার কম আশা করতো আল্লাহ হেদায়ত করো আলোক সূর্যটি কে লাগাইছে কোন ডাকাতে লাগাইছে হেতের দোয়ান আল্লাহ দেবে তো চোখের ভিতরে হাতে বলে দিছে খেলনা লাইট লাগাইছে এডিনি মাহফিলের লাইট আর হাতে বিয়ের লাইনে মানে কাজী সাহেবের টেয়ারা খাইবেন লাইট এতে এক কিলোমিটার বিয়ের লাইট লাগাই দিছে কোথায় কি কি ভুল হইলো নাও বছর করতে লাগে কি কি ভুল হইলো কোথায় কোথায় এখানে লাগে সাউন্ড বক্স ভুল যায় কি শোকের শোকের রাজা সব বাইরে যে বেড়াতে দায়িত্ব নেবে না এটা বদলা জানাই জীবনে ব্যবসা কথা হবে না এটা মানুষের মনে কষ্ট দেয় কোন জিনিস করলে আল্লাহ কোরআনটা সুন্দর হবে এই জিনিস তাদের মাথায় নাই আমি লিখে দিয়েছি তালিমুল মিজান বিদুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা কোরআনের আলোকে সরব শিক্ষা এই বাংলাদেশে এই প্রথম সমগ্র বিশ্ব থেকে আমি তথ্য ইনফরমেশন এনে এই গ্রামার লিখে দিয়েছি শুধু আল্লাহ সরবের উপরে চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা আছে কিন্তু আমি চোদ্দশো পৃষ্ঠার মতো ডবল করলে হয় আমি লিখে দিছি আপনার ছেলে যাতে সকল ইউনিভার্সিটি বিশ্বের দেখতে পারে পঁচিশটি অনুশীলন ইংলিশ মিডিয়ামও ওগুলো অ্যাপগুলো আমি সেটিং করে দিছি কোরআন দিয়ে সূত্রগুলো সব প্রবাল করে দিছি অ্যাফোর্ড করে দিছি কথা শেষ আপনারা নেবেন নিজের মসজিদের জন্য এক সাইড দেবেন গবেষণার জন্য হুজুরে ওয়াজ হুজুরে কোনো এই থাকতো না ব্যাগ ব্যাগ সহ দিয়ে এখানে দোনোটা পঁয়ত্রিশশো টাকা নিতে নয় জানি তবে আমার তো আমি বলে দিছি পারভেজ ভাই অল্প মাল মাল বেশি কানা কামানো দরকার না পারভেজ ভাই শুধু বাড়ির মসজিদও একসেট তার বাপের মসজিদও একসেট দুই সেট ক্লাসের আর বিলাল ভাই বিলাল ভাই আছে মেম্বার তোমরা কবে রে ইউসুফ ভাই আর আর তোকে বিলাল নেই নাম দিটা বিলাল ভাই दोनों गए वाला है कारो साबित करते अल्लाह तुम्हें हमने हमने मारे दिए और सामने से वाला ए वाला अल्लाह आई कौन नहीं कहते हैं तो दोनों से डाला हो সামনে সে পাইয়ে দুই সেট লে যাবে বিলালে এক সেট উড়িয়ে এক সেট আর রাত ইমাম সাহেব জিজ্ঞে হুজুর এক সেট বাবির মসজিদে দিব ভাবিরে হেলাম টেলাম করে নিয়ে চলে যাইব আল্লাহ পাশ করে দিব কিতাব বলে একশো বছর নষ্ট হইত না কথা কয় না একশো বছর নষ্ট হইত না সৃজনশীল সিস্টেম করে দিছি সাতশো বিষয় আছে এখানে আমি ঠিক আছে আমার শুরু করে নাই শুরু করি বিলাল আরে তিন হাজার শেষের ইতি ইলেভেন ইলেভেন এর বুঝে দিবেন প্যাকেট সব ওয়াক শুরু ঠিক আছে রে আল্লাহ কার নসিবে রাখছে আল্লাহ তবে সময় কেমন দাবি ফেল করলে মানা কষ্ট নিচ্ছে আর ভাই আমি ভাই বাবির হেলাম করে কইব হাস ফেল কাছে যদি আল্লাহ হাস করে আলহামদুলিল্লাহ ফেল কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ বেড়া বেড়াই সবসময় ইনশাল্লাহ আসলে এই গুণের দাওয়াত খাই মিষ্টি মুখ করি ওকে ওকে গান জাগরি করবে আর আপনারা ইউনিয়নের ট্যাক্সগুলো সুন্দরভাবে দিবেন না দিলে তারা কাজটা কিভাবে করে তোরা তো সব শুধু খানা উল্লাহ দিয়েছে দেন উল্লাহ আদি নেই ট্যাক্স দিবি নি আমি দিই ট্যাক্স দিই আমি ইনশাল্লাহ আরো দিব আল্লাহ আমাদের বাসা আমিন কম আতুরা আকল চাদুরে তুই তাকাই তাহলে ইউনিয়নের ট্যাক্স রাষ্ট্রের ট্যাক্স আমরা পরিশোধ করবো তুই হারবি ভদ্রা এক লক্ষ ডলার দিয়ে করতে পারবি কিন্তু তুই আয়কর রিটার্ন তিন টাকা দাখিল করলে সর্বনিম্ন সেখানে তিন হাজার টাকা থেকে একটা ইট লাগবে রেল ইঞ্জিনে লাগবে বিমানে তুই হারবিনি সানপুর ডিস্ট্রিক্ট বেশি একটা বিমান কিনতে কিন্তু তোর ওই এক টাকা বিমানে লাগে গেছে যত ওটি প্যাসেঞ্জার আপ ডাউন করব সোয়াব তো মানে খাইবো জাহাঙ্গীরে তারপরে হইবো আলমগীরে বিমান টাইমে মসজিদ যাবে সোয়াব করে কান আলহামদুলিল্লাহ কয় না হতাশ আসলে পড় শুরু হ্যাঁ এবার পকেট কাটা শুরু করে জিডা নীতি নো কিতাব হ্যাঁ মাল তো লো কিতাব আছে তার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মহান আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ সূরা ফুরকানের সোঠারিনা বাহাত্তর নম্বর সূরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ কয় والذين يقولون যারা বলে রব্বানা هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আপনি আমাদেরকে তারপরে দেন স্ত্রী দেন সন্তান দেন আজওয়াজিনা না সন্তান সম্পত্তি দেন এমন সন্তান এমন ওয়াইফ যেগুলোর দিকে চাইলে চক্ষু শীতল হয় চক্ষু শীতল হয় আর আপনি আমাদের সন্তানকে বিশ্ব নেতৃত্ব মোত্তাকিদের নেতা জ্ঞান বিজ্ঞানের নেতা নোবেল প্রাইজের নেতা দুনিয়া আখেরাতে সম্মানিত মহাপুরুষ হিসাবে তৈরি করে দিবেন দোয়াটা আল্লাহ শিখে দিছে নিজের ফোলা মাই আল্লাহ এইভাবে দোয়া করবেন সোমান আল্লাহ করছেন নি দোয়া আমরা তো খালি গজব দিতে আসে ভূতের করে গজব দেয় ও তো মাজারও দেয় ও তোরা ডেয়ে রেখা এরে তোরা আল্লাহ হিরে নেওয়ানো আগের হামো মাজার তুইয়ের আছে কুবের ডার ভাই ও সিমের ডার ভাই রসল ভাই যেদিন বেশি অন্যায় করে কম অন্যায় করে তোর উপর ডায়ের দাঁড়িয়ে থাকি গিয়ে একটু বড় গাড়ি যেদিন বেশি অন্যায় করে তোর দোনোটায় রেখা দোনোটায় রেখা এটি করবেন নি ছেলেমেয়েরা কি করবে কথা কথা কি করবে আমার নবীজি ডাইরেক্ট দোয়ার ফসল ইব্রাহিম বললাম কাবার শরীফ বানায় দোয়া করে দিছে এইভাবে রব্বানা রব্বানা তারপরে বলছেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম